চলে যাচ্ছে মনিটাইজেশন জানতে হলে পুরো ভিডিওটাই দেখবেন কেন চলে যাচ্ছে কি কারণগুলোর জন্য মনিটাইজেশন চলে যাচ্ছে যে চ্যানেলগুলোতে মনিটাইজেশন ছিল সেগুলোতে কেন মনিটাইজেশন ডিজেবল হয়ে যাচ্ছে এই কারণগুলো নিয়েই আজকের আমাদের পুরো ভিডিও আশা করি আপনি যদি নতুন ইউটিউবার হন সেক্ষেত্রে এই ভিডিওটি দেখে রাখবেন কারণ আপনার এই ধরনের সমস্যা না পড়ার জন্য আর পড়লেও যেন কিভাবে সমাধান করবেন সেজন্য আর যারা যাদের মনিটাইজেশন অন আছে তারাইও দেখবেন কেননা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি কারণে মনিটাইজেশন ডিজেবল হয়ে যায় ক্যামেরার সামনে আছে আকুল ভাই ক্যামেরার পেছনে অবশ্যই কেউ নাই আর আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেলাইকনটি অলে করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো ভবিষ্যতেও পেতে পারেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর দিকে চলে যাই এক নাম্বার যে কথাটি বলবো আমি আসলে এগুলো নাম্বারিং হিসেবে আপনাদেরকে বলবো এক নাম্বারে বলবো invalid click activity invalid click অ্যাক্টিভিটিটা কি এটা আসলে আপনাদেরকে জানতে হবে আগে তারপরে আমরা বলতে পারবো তো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হচ্ছে আপনি নতুন করে মনিটাইজেশন পাইছেন এখন আপনি আপনার মোবাইল থেকে নিজের ভিডিও নিজে দেখতেছেন অ্যাড আসতেছে আর আপনি মনে করতেছেন যে ইনকামটা বেশি হবে এবং আপনার বন্ধুদেরকে বন্ধুদেরকে দিয়েও করাচ্ছেন যাতে করে সে করে এবং আপনার ইনকাম হয় তো এই জিনিসটা করা যাবে না এটি করলে আপনার চ্যানেলের সিটিআর হাই হয়ে যাবে এবং চ্যানেল আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল হয়ে যেতে পারে অনেক নতুন ইউটিউবারের এই কারণটির কারণে কিন্তু ডিজেবল হয়ে যায় তাদের মনিটাইজেশন তো বন্ধুরা এক নাম্বার যেটি বললাম সেটি হলো ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটিটা করা যাবে না এটি করলে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এরপর দুই নম্বর যেটি বলবো সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট আপনি রিউজ কন্টেন্টটা বলতে কি বোঝাচ্ছি রিউজ কন্টেন্টটা হচ্ছে ইউটিউবে একবার এই জিনিসটা ব্যবহার করা হয়েছে সেই জিনিসটা আপনি আবার ব্যবহার করতেছেন তো এটাকে আসলে রিউজ কন্টেন্ট বলা যায় আর রিউজ কন্টেন্ট কীভাবে হতে পারে আপনি আপনার একটি চ্যানেলে আগে একটি ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওটি আবার আপনি আপনার চ্যানেলে আরেকটি চ্যানেলে আপলোড করতেছেন এটাও রিউজ কন্টেন্ট হতে পারে হতে পারে আপনি আরেক চ্যানেল থেকে নিয়ে আপনার ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলেন এটিও রিউজ কন্টেন্ট হতে পারে তো বন্ধুরা এরকম ইউটিউবে আগে ছিল এই ধরনের একটি কন্টেন্ট আবার ইউটিউবে দেয়াকেই রিউজ কন্টেন্ট হিসেবে ধরা যেতে পারে তো রিউজ কন্টেন্টের উপর কিন্তু এখন বেশিরভাগ চ্যানেল ইয়া হয়ে যাচ্ছে মনিটাইজেশন ডিজেবল হয়ে যাচ্ছে তো এদিকে খেয়াল রাখবেন যেন রিউজ কন্টেন্ট ইউজ না হয় আপনার ভিডিওতে এরপর তিন নম্বরে বলবো ডেঞ্জারাস কন্টেন্ট তো ডেঞ্জারাস কন্টেন্ট বলতে কি বোঝায় ডেঞ্জারাস কন্টেন্ট হচ্ছে ক্ষতিকারক মানুষের জন্য ক্ষতিকারক এই ধরনের কন্টেন্টগুলো আপলোড না করা এর মধ্যে থাকতে পারে যেমন hacking difficult hacking advance hacking যেগুলো রয়েছে এগুলো কিন্তু মানুষের ক্ষতি করে তো ইথিক্যাল হ্যাকিং বলতে অতটা ক্ষতির দিক না বাট যেটি black hack black hat hacking আছে এটি কিন্তু ক্ষতিকর মানুষের জন্য তো এই ধরনের বিষয়গুলো যদি আপনি আপলোড করেন এটি ডেঞ্জারাস কন্টেন্টের উপর পড়ে যায় এবং এমন কোনো চ্যালেঞ্জের ভিডিও যেটি মানুষের জন্য ক্ষতিকারক হয় বা মানুষ মৃত্যুবরণ করতে পারে এরকম কোনো চ্যালেঞ্জিং ভিডিও আপলোড না করা এরপর দেখব চার নাম্বার চার নাম্বার হচ্ছে মিসলেডিং মেটাডাটা বর্তমান সময়ে এই জিনিসটার কারণে কিন্তু বেশিরভাগ ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যাচ্ছে তো বন্ধুরা মিসলেডিং মেটাডাটাটা কি এটি আগে জানতে হবে আমাদেরকে মিসলেডিং মেটাডাটা হচ্ছে এমন বিষয় যেখানে আপনার টাইটেল থাবনেল আবার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন ট্যাগ এগুলো ভুলভাল দেয়া হয় যাতে করে মানুষ একজন আসে আপনার ভিডিও যে টপিকের উপর সেই টপিকের উপর দেখার জন্য বাট সে এসে কিন্তু সেই টপিকটা ওখানে খুঁজে পায় না সে হয়রান হয় এবং সে হয়রানির শিকার হয় আপনি টাইটেলে দিয়েছেন একরকম ভিডিওতে দেখা যাচ্ছে আর রকম থাবনেল দিয়েছেন এক ধরনের কিন্তু ভিডিওটা হচ্ছে অন্য ধরনের আবার হচ্ছে ডিসক্রিপশনে আপনি ডিটেলস দিলেন অন্যরকম এটি হচ্ছে মিসলেটিং মেটাডাটার আওতাভুক্ত তো বন্ধুরা এই জিনিসটা হলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা যাওয়ার সম্ভাবনা বেশি এরপর পাঁচ নাম্বার হচ্ছে ভায়োলেন্স তো ভায়োলেন্স যেটি রুলস রয়েছে এই রুলসের আওতায় আপনি কাউকে উস্কানিমূলক উস্কানিমূলক কথাবার্তা এরপর হচ্ছে কাউকে ধমক দিয়ে কথাবার্তা এই ধরনের রক্ত সম্বলিত বা ব্লাড খুন এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ভায়োলেন্সের আওতাভুক্ত তো এই ধরনের জিনিসগুলো করা যাবে না করলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের সঙ্গে ছড়িয়ে দিতে পারেন যদি চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে